আসসালামু আলাইকুম welcome back to my channel for another video তো আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আমি একটি মুভিং মুভিং একটি অবজেক্টকে ব্লার করব সেই টপিক্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো প্রথমে আমি একটি সিকোয়েন্স নিয়েছি দেন আমি হচ্ছে একটা ভিডিও নিয়েছি এবং আমি ইফেক্টে গিয়ে এখানে সার্চ করছি গ্রাসিয়ান ব্লার এবং এটা নিয়ে এসে আমি ভিডিও ফাইলের উপর দিয়ে দিলাম দেন আমরা ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে গ্রাসিয়ান ব্লার যেটা আছে তিনটা অপশন থেকে আমরা হচ্ছে বৃত্তটা সিলেক্ট করব করে আমরা স্ক্রিনটা বড় করে সুন্দরভাবে এটা অ্যাডজাস্ট করে নেবো ওকে তো এটার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিব আমরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে দেন আমরা চলে যাচ্ছি আমাদের মূল স্ক্রিনে তো এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই অবস্থা তো এখান থেকে আমরা প্লে বাটনে ক্লিক করব তাহলে অটোমেটিক র্যান্ডারিং হয়ে যাবে অটোমেটিক্যালি তো র্যান্ডারিং হওয়ার পরে আমরা দেখতে পাবো যে এই ফেসটা যেদিকে মুভ করছে ঠিক সেভাবেই এই মাস্কিংটা হয়ে গেছে যদি না হয় তাহলে আপনারা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই মাস্কিংয়ের আন্ডারে অর্থাৎ গ্রাসিয়ান ব্লার মাস্কিং আন্ডারে যেখানে মার্কস অপাসিটি আছে এটা হান্ড্রেড পার্সেন্ট রাখবো এবং এখানে মার্কস এক্সপ্লেনেশন যেটা আছে এইটাকে আমরা একটু বাড়িয়ে দেবো এটা আপনি যদি ইনভার্টেড করতে চান তাহলে ফেসটা ছাড়া বাকিগুলো ইনভার্টেড হয়ে যাবে তো আমি ইনভার্টেড করবো না এখানে ইলুরাইজার যেটা আছে সেটাকে বাড়িয়ে দেবো তো এটা ফিফটি পার্সেন্ট করে দিচ্ছি আমি তো এরকম হবে আর আপনার যদি আপনার বাইরের অংশটাকে করতে চান তাহলে এখানে ইনভার্টেড দিয়ে দেবেন তো এই হচ্ছে অবস্থা তো দেখি আমাদের ফিদারটা কী অবস্থা তো এখানে দেখা যাচ্ছে একটু হার্ড ফিদার হয়ে গেছে এদিকে নিয়ে দেখাই তো দেখতে পাচ্ছেন যে ফেদারটা একটু হার্ড হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি ফেদারটাকে একটু বাড়িয়ে দেব তো এই ফেদারটা আপনারা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট দিতে পারেন অথবা ফিফটি পার্সেন্টও দিতে পারেন তো আমি এখানে ফর্টি পার্সেন্ট করে দেব সিলেক্ট ভিডিও ফাইল দেন এখান থেকে ফেদার ওকে এই ফেদারটা আমি ফর্টি পার্সেন্ট করে দিলাম ঠিক আছে ফর্টি পার্সেন্ট করে দেওয়ার ফলে এখন আমাদের কেমন আসছে সেটা দেখি এটা কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে তো ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বদাই আছে আপনাদের সাথে ধন্যবাদ আল্লাহ হাফিজ